हे गाइस सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाइए घंटा बजाओ तभी तो प्रसाद मिलेगा তো বন্ধুরা আজকের ভিডিওর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কি নিয়ে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে বলে দিচ্ছি এখনও যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন বন্ধুরা ফিরে এলাম প্রথমে আপনারা বিজয় বাউন্নটি ওপেন করে নেবেন এবং সেখানে বিজয় বাউন্ন ইনস্টলার থাকবে সেখান থেকে ইনস্টল তো প্রথমে ইনস্টল করে নেবেন সাধারণ ইনস্টল যেভাবে করি আমরা ঠিক সেভাবে আপনাদের কাছে যদি এই বিজয় বাউন্নটি না থাকে তাহলে আমি আপনাদেরকে ভিডিও ভিডিও ডিসক্রিপশনে বিজয় বাউন্ডার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এটা কিছুক্ষণ সময় নেবে চলতে ততক্ষণ যাচ্ছে আমরা অপেক্ষা করবো তো এখন আমাদের এটি ইনস্টল হয়ে গেছে এবার এটা ওপেন করার ওপেন করার পর কিছুটা এখানে পাচ্ছে না কিছুক্ষণ আগে আমি এটা ইনস্টল করেছি যাই হোক এখানে একটি বক্স আসবে সেখানে আপনারা এই খাপগুলো একটা একটা করে সিলেক্ট করে প্রত্যেকটা ঘরে বসিয়ে দিবেন অনেকজনে পুরোটাকে হয়তো বা সিলেক্ট করে বসায় দিতে যাবে কিন্তু এরকম হলে হবে না ভিডিও রুগী